আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়ারা ও বোনেরা কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো ছোট্ট একটা নাস্তা রেসিপি কিন্তু সকালে এমন বিকাল দুটামি আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন আমি একটা আলু আর একটা গাজর দিয়ে সেই নাস্তাটা তৈরি করব। এই তো আমি একটা আলু কুচি করে নিচ্ছি এই তো আমার আলুটা কুচি করা হয়ে গেছে এখন আমি গাজরটাকেও এভাবে কুচি করে নিব তারপর আমি একটা পাত্রতে উঠিয়ে নিব ভালো করে দুই একটু ছেঁকনি দিয়ে ছেঁকে রাখবো দেখুন খুব সুন্দরভাবে আপনারা হাতেও কুচি করতে পারবেন বা কেউ ছুরিতেও করতে পারবেন আমি তাই করলাম না মেশিন দিয়েই করে ফেললাম খুব অল্প সময়ের জন্য এগুলাকে এখন আমি একটা পানির পাত্র নিয়েছি সেটাতে আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে ছেঁকে নিব যাতে প্রাণী ভিতরে না থাকে এই তো আমার এগুলোকে দেখুন জর্জরা করে আমি ছেঁকে এখন আমি কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ডিমের যে কুসুমটা আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আমি এখানে মিক্স করে দিব আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপর এটাকে একটু মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে হাত দিয়ে মিক্স করবেন না তাহলে মনে করেন মাখানো হয়ে যাবে বেশি এটাকে ভালো করে মাখা মাখানোর জন্য একটা চামিচ বা একটা কাঠি দিয়ে আপনারা করতে পারবেন আর এটা খুবই মজাদার একটা খাবার হেলদি খাবার এটা বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারবেন এই তো আমার পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু আমি হালকা করে মিক্স করে নিব এই তো আমার এটা ভালো করে একটু মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন একটা কড়াই বসিয়েছি সেখানে আমি দুই চামচ পরিমাণের মাখন দিয়ে দিব মাখনটাকে একটু কড়াইতে ভালো করে একটু গড়িয়ে নিব তারপরে আমি গাজর আর আলু দিয়ে মিক্স করা সেই মিক্স করাটা দিয়ে দিব এই তো গাজর আর আলু কাঁচামরিচ দিয়ে যেগুলো মিক্স করেছি সেগুলো একটা একটা করে এখন আমি দিয়ে দিচ্ছি এখন মাঝখানে একটু আলতো করে নিব ফাঁকা করে ফাঁকা করে নিয়ে সেখানে আমি আলাদাভাবে ডিমের কুসুমটা দিয়ে দিব এইভাবে আমি সবকটা বানিয়ে নিব অবশ্য আমি বেশি বানাবো না আপনাদের পছন্দ মতে আপনারা চাইলে বেশিও বানাতে পারেন কমও বানাতে পারেন আমার পরিমাণ মতো আমি বানিয়েছি আমি তিনটা বানাবো এভাবে আমি সবকটা বানিয়ে নিব এটা খেতে সত্যিই অনেক মজা এটা আপনারা গেস্টদেরকেও দিতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন খুব জটপট করে তৈরি করা যায় তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে এটা হয়ে যায় এভাবে আমি সবকটা বানিয়ে নেব উপরে আমি কয়েকটা গোলমরিচ ছিটিয়ে দিব তারপরে একটু ডাকনা দিয়ে ঢেকে দিব এই তো আমার এগুলো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি আরও এক চামিচ মাখন দিয়ে দিব যাতে ওই পাশটা সুন্দরভাবে বাজা হয়ে যায় এটা খেতে সত্যিই অনেক মজা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই তো আমার এগুলো হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব উঠিয়ে খেয়ে দেখব আসলে খেতে কেমন মজা হয়েছে এই তো চলে আসলাম এখন টেবিলে এ তো আমি খেতে বসে পড়েছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে